আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ করা শিখব কিভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ করতে হয় এবং আমরা ফার্স্ট টাইমে দেখব যে এই কাজগুলোর কীরকম ভ্যালু আছে মার্কেট প্লেসে সেটা দেখব কিন্তু তার আগে জানতে হবে আমাদেরকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কেন রিসার্চ করতে হবে যেমন গত পর্বে আমি মোটামুটি কিছু ডিটেলস বলি নাই সেজন্য হয়তো দু একজন ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে পরবর্তীতে আবার মেসেজে বলছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করব। ওকে ইনফ্লুয়েন্সার মার্কেটার হচ্ছে ধরেন আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি দেখার সময় হঠাৎ করে ইউটিউবার অন্য একটা কোম্পানির নাম বলে যে অমুক কোম্পানি একটা গেম পাবলিশ করছে এই গেমে যদি যা আপনারা খেলেন তাহলে আপনাদের ইনকাম হবে অথবা বলে এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারেন ঠিক আছে তো এরকম বলে না তো এগুলো হলো স্পন্সার যারা স্পন্সার মানে যারা একজন ইউটিউবারকে হায়ার করে যারা হায়ার করে ওরা হলো স্পন্সার আর যারা হায়ার হয় তারা হলো ইনফ্লুয়েন্সার ঠিক আছে ইউটিউবের ভাষায় বলা হয় হচ্ছে স্পন্সার ওকে ইউটিউবের বাসায় বলে স্পন্সার সেম কথাটাই আর ইউটিউবের ভাষায় যেহেতু ইনফ ইন স্পন্সার বলে ইনস্টাগ্রামের ভাষায় বলা হয় ইনফ্লুয়েন্সার ওকে আমি একটু ডিটেলসে তাহলে বুঝানো ওকে এক সেকেন্ড তো এখানে কাজটা হচ্ছে আমরা আমাদের ইনফ্লুয়েন্সার বের করে দিব মানে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জন্য ইনফ্লুয়েন্সার বের করে দিব এতে তাদের বিভিন্ন বড় বড় কোম্পানি থাকে যারা এইগুলো বের করে নিতে চায় বা আমাদের মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার বের করতেছে মানে ক্লায়েন্টেরা তাদের উদ্দেশ্য থাকে তাদের বিশাল বড় একটা বিজনেস থাকে তো এর মাধ্যমে আমরা যে লোকগুলোকে বের করে দিব যারা এই লাইনে কাজ করতেছে ধরেন এদেরকে বের করে দেওয়ার জন্য আমরা তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেব আর তারা যেটা করবে এই লিস্টগুলো ধরে ধরে তাদের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে তাদেরকে বলবে দেখো তুমি যদি আমার এই প্রোডাক্টটা তোমার ইউটিউবের ভিতরে অথবা ইনস্টাগ্রামের পেজে যদি প্রচার করো তাহলে আমি তোমাকে একশো ডলার বা দুইশো ডলার দিব কিন্তু তুমি এই পোস্টটা কখনো ডিলেট করতে পারবে না তো বিনিময় তুমি কত চাও অথবা আমি তোমাকে এত ডলার দিব হ্যাঁ একটা ডিল হবে দুজনের সাথে কথা বলার পরে তারা ডিলের মাধ্যমে এই যে টাকাগুলো লেনদেন করলো বিনিময় কি হইল তার একটা পোস্ট বা তার একটা প্রোডাক্ট তার ইনস্টাগ্রামের যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকে তার মানে এক মিলিয়ন মানুষের কাছে তার প্রোডাক্টটা প্রচার করলো এটার একমাত্র উদ্দেশ্য হলো প্রচার করা বা তার ব্র্যান্ড তার ব্যবসাকে আরেকটু বাড়ানো আপনি দেখবেন বাংলাদেশে সবথেকে থেকে বড় আপনি ইনফ্লুয়েন্সার বলতে পারেন আপনি ইয়া আমাদের সোহাগ সোহাগ ভাই আছে সোহাগ তিনশো ষাট মনে হয় নাকি ওর নাম তিনশো ষাট সোহাগ তিনশো ষাট তিনি কিন্তু বাংলাদেশের ভিতরে সব থেকে ধরতে গেলে এখন বড় ইউটিউবার হ্যাঁ তিনি কিন্তু একমাত্র এখন টিকে আছে শুধু ইনফ্লুয়েন্সারের জন্য বা প্রতিদিনই তিনি ইন স্পন্সার নেয় দেখবেন যে তার প্রতিটা পোস্টে ওমোকে এটা দিছে শ্যামোকে এটা দিছে বিডি সব থেকে এটা কিনেন এই সব থেকে টেবিল কিনলাম মনে করেন শুধু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তো এবার প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েন্সার আমরা তাহলে কি আমরা হচ্ছে সেলার তো ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা কাজগুলো করবে যেমন সোহাগ ভাইয়ের মতো বড় বড় যারা সেলিব্রিটি আছে তাদের কিন্তু সোহাগ ভাইয়ের ওইখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে হ্যাঁ একটা জিনিস বুঝেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো আমি যদি এই প্রোডাক্টটা সোহাগবারের কাছে সেল করি বা আমার এই প্রোডাক্টটা শো করি এক ওয়ান মিলিয়ন মানুষের কাছে আমার একটা প্রোডাক্ট প্রচার হয়ে গেল কিন্তু আমি যদি নর্মালিভাবে যদি এক মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে যাই আমার হিউজ টাকার অ্যামাউন্ট লাগবে তো এবার যেটা করে মানুষ সাধারণ মানুষ যেটা করে আমরা সরাসরি অ্যাড চালায় দিই একটা বিজ্ঞাপনের চালায় দেয় বেচাকিনি হইলে হইল না হলে না হইল কিন্তু এটা কতদিন থাকে এটা সর্বোচ্চ আপনি যতদিন ফেসবুক বা গুগলকে টাকা দিবেন ততদিন আপনাকে প্রচার করবে বা ফেসবুক আপনাকে প্রচার করবে কিন্তু স্পন্সারের মাধ্যমে এই পোস্টটা সারাটা জীবন ওই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের যে মালিক আছে বা যে ইনফ্লুয়েন্সাররা আছে ওয়ার্ক প্রোফাইলে কিন্তু সারাটা জীবন থেকে যাবে এবং সারাটা জীবন কিন্তু ওইখান থেকে মানুষজন আপনার প্রোডাক্টগুলো কিনতে আসবে বা আপনার সাথে কিন্তু পরিচয় হবে বা তার মাধ্যমে কিন্তু পরিচয় করাইয়া দিবে তো বিষয়গুলো কি বোঝা যাইতেছে না আরও পরিষ্কার করে বলবো হ্যালো কথা না বললে তো হবে না হ্যালো শরীফুল ভাই আছেন ঋত্বিক আছো ওকে ইনফ্লুয়েন্সারের কাজটা কি ওকে আমি আবার বলি সেলিব্রিটি যেমন হচ্ছে ইউটিউবার বা ইনস্টাগ্রামে যারা অনেক ফলোয়ার আছে তারা হচ্ছে কোন একটা বিষয় নিয়ে হচ্ছে প্রমোট করে বা হচ্ছে যে কোনো বিষয় হতে পারে বা মার্কেটিং করে তারা হচ্ছে মূলত ওই যে যে কাজটা করতেছে সেটাকে এই যে ইয়া বলে আর কি ইনফ্লুয়েন্স মার্কেটিং ওকে আমি বলি ধরো সোহাগ ভাই হচ্ছে ইনফ্লুয়েন্সার সহজ কথা ইনফ্লুয়েন্সার তিনি কি করে ইনফ্লুয়েন্সার আর যারা হায়ার করে ঠিক আছে যারা হায়ার করে ওরা হচ্ছে ইনফ্লুয়েন্সার হায়ার করে একজন তার বিজনেস বাড়ানোর জন্য ইনফ্লুয়েন্সার হায়ার করে এক কথায় যেটা বুঝো যে একটা বিজনেসম্যান একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করবে আর অথবা ইউটিউবের বাসায় বলে স্পন্সার হ্যাঁ স্পন্সার দিয়ে থাকে আর যারা স্পন্সার নেয় <laughs> তারা হলে ইনফ্লুয়েন্সার এরকম টাইপের কিছু বাক্য আছে ইউটিউবের ভিতরেও এটা আই থিঙ্ক কী যেন বলে ইনফ্লুয়েন্সারই বলে নাকি আমার ইউটিউবেরটা মনে আসতেছে না কিন্তু ইনস্টাগ্রামেরটা হচ্ছে আপনার এরকম যে যারা বড় বড় বিজনেসম্যানরা কারা কারা ইনফ্লুয়েন্সার হইতাছে বা করতাছে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের সাথে যোগাযোগ করবে তার বিজনেসটাকে প্রচার করবে এবং ওইখান থেকে সারা জীবন তিনি এই সার্ভিসগুলো সেল করতে পারবে বা সেল করবে এতে লং টাইম একটা দীর্ঘ একটা সম্পর্ক তৈরি হবে বা একটা বিজনেস দীর্ঘদিন টিকে থাকবে একটা স্পন্সরের মাধ্যমেই ঠিক আছে একটা স্পন্সর বা একটা প্রোডাক্ট নিয়ে যদি তিনি রিভিউ করে বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এইগুলো স্পন্সর নিয়ে থাকে দেখবেন যে তাদের ইয়েতে গেলে আপনি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন স্পন্সার মেল বা ইনফ্লুয়েন্সার মেল এরকম অনেক কিছু লেখা থাকে এগুলো হচ্ছে তারা মূলত ওই মাধ্যমগুলোর মাধ্যমে তারা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টেরা তাদের সাথে যোগাযোগ করে বিনিময়ে তাদের কাছ থেকে তার প্রোডাক্টটা বা সার্ভিসটার বিনিময়ে তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিচ্ছে অথবা ফোন নিতে পারে ধরেন ফোন রিভিউ করতে দিছে তাহলে আপনাকে ফোন নিবে অথবা ফোনের পরিবর্তে কিছু টাকা দিল বা দশ হাজার বা বিশ হাজার তুমি আমি তোমাকে আমি বিশ হাজার টাকা দিলাম তুমি এই ফোনটাকে ভালো দিকগুলো তুলে ধরো তুলে দুয়ে একটা ভিডিও বানাও সেই ভিডিওটা তোমার প্রোফাইলে পাবলিশ করে দাও এবার ওই প্রোফাইলের ভিতরে যদি এক মিলিয়ন বা তার বেশি বা এক লাখ সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু এক লাখ মানুষের কাছে তার প্রোডাক্টটা প্রচার হয়ে গেল এবার এক লাখ মানুষের কাছ থেকে যদি প্রোডাক্টটা যদি দেখে এক লাখ মানুষ তাহলে মিনিমাম যদি প্রোডাক্টটা কিনতে চায় তাও মনে করেন একশো পিস প্রোডাক্ট কিনবে এক লাখের ভিতরে আর এগুলো করে থাকে হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরি বেস যেমন আমরা এখন বর্তমানে আছি টেক রিলেটেড সোহাগ ভাই আছে হচ্ছে টেক রিলেটেড সেম আরও অনেকগুলো বড় বড় একজনে কিন্তু একটা সেক্টর ভাগ করা আছে এখন ধরেন একটা বাচ্চাদের প্রোডাক্ট হতে পারে তাহলে অবশ্যই কি একটা ইনফ্লুয়েন্সার বের করে দিতে হবে যারা কিট কন্টেন্ট ক্রিয়েটর মানে বাচ্চাদের বিভিন্ন আইটেম বা বাচ্চাদের ভিডিও তৈরি করে তাহলে কি করতে হবে তাহলে ওদেরকে বের করে দিতে হবে তাহলে হচ্ছে ক্রিট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ইনফ্লুয়েন্সার নেয় কিনা বা ইনফ্লুয়েন্সারে হয়ে কাজ করে কিনা ওদের এগুলোকে বের করে দিলেই আমাদের কাজ শেষ আমাদের কাজ হলো ইনফ্লুয়েন্সার বের করে দেওয়া আমরা নট এ ইনফ্লুয়েন্সার আমরা হচ্ছে সেলার ওকে আর আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কমসে কম দশ হাজারের উপরে ফলোয়ার হতে হবে তাহলে আপনি ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে পারবেন এবার কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে ওকে তো তাহলে আমরা প্রথমে ফাইবারটা দেখতে পারি এরপরের গুলো এরপরের ক্লাসগুলোতে আমরা ইয়া দেখব আমরা গিক পাবলিশ করব ওকে আমরা আজকে শুধু ওকে এখানে একটা দায় আসলো কই থেকে আবার ক্লিয়ার অল ওকে এখানে আমরা সার্চ করব এগুলো মোটামুটি খুবই পপুলার বলতে পারেন ইনস্টাগ্রামে যারা সার্ভিস দিয়ে থাকে তারা অধিকাংশ মানুষগুলোই এখন ইনফ্লুয়েন্সার সার্ভিস বা ইনফ্লুয়েন্সার ফাইন্ড বা ফাইন্ডে ইনফ্লুয়েন্সার এরকম সার্ভিসগুলো দিয়ে থাকে তো আমরা এখানে লিখব find find influencer Instagram influencer অথবা ফাইন্ড ইনফ্লুয়েন্সার এটা লেগে আমরা সার্চ করব ওকে এই সার্ভিসটা আমরা কেন দিব কারণ হচ্ছে এটার একদম সার্ভিস কম্পিটিশন খুবই লো মানে প্রতিযোগিতা খুবই কম যা আমাদের সাথে প্রতিযোগী করবে এরকম সার্ভিস বা এরকম মানুষ খুবই কম আর এগুলো সার্ভিস যেগুলো সার্ভিস লো কম্পিটিশন হয়ে থাকে ওগুলো সার্ভিস দিলে খুব দ্রুত অর্ডার পাওয়া যায় অবশ্যই আমি আগেও বলছি যে আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরি বেস কাজ করতে হবে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি শিফট হন কোনো সমস্যা নাই এখানে দেখেন আঠাইশশো নিরানব্বইটা সার্ভিস অ্যাভেলেবল আছে এটা হচ্ছে অফলাইনে এবার যদি আপনি অনলাইনটা দেখেন তাহলে দুই তিনশো বেরোতে পারে নাকি ওকে দুইশো সাতচল্লিশটা সার্ভিস হচ্ছে অনলাইনে তার মানে হচ্ছে আপনি যেদিনকে গিগ পাবলিশ করবেন ইনফ্লুয়েন্সার বা ফাইনটি ইনফ্লুয়েন্সার মার্কেটার এই গিগ এই ধরনের কিওয়ার্ড দিয়ে যখন আপনি গিগ পাবলিশ করবেন আপনি এক থেকে দুই দিনের ভিতরে প্রথম থেকে সেকেন্ড পজিশনে আসতে পারবেন এতে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে কারণ এই সেক্টরটা এই সেক্টরটা দেখতে দেখতে আপনি দেখতে পারবেন এক দুই বছরের ভিতরে এটা ভালো একটা পজিশন তৈরি করে ফেলবে এই সেক্টরটা তো এখানে যেহেতু সার্ভিস কম এটা আপনি দিতে পারেন এখানে দেখেন মোটামুটি তিনি I will find TikTok Instagram influencer okay এটা বের করে ফাইন্ড মানে বের করে আর কি তো আমরা এখানে তিনি বলছে ইনস্টাগ্রাম টিকটক এগুলো ফাইন্ড করে বা ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে দেয় তো আমরা যদি চাই আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বের করে দিতে পারবো আমাদের সিস্টেম আছে সমস্যা নাই এখানে দেখেন বর্তমানে ছয়টা অর্ডার রানিং আছে তিনি বেসিক স্টার্ট করছে দশ ডলার এবং প্রিমিয়াম স্টার্ট স্ট্যান্ডার্ড করছে হচ্ছে বিশ ডলার এবং প্রিমিয়াম করছে তিরিশ ডলার এখানে কি করবে সেটা একটু দেখতে হবে প্যাকেজগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব এখানে কাজগুলো কীরকম পাওয়া যায় পাশাপাশি আমরা দেখব যে এগুলোর সার্ভিস মানে প্যাকেজগুলো কীরকমভাবে সাজায় তারা এখানে কি বলছে দেখেন ফাইন বিস্টটা মানে beast fine twenty TikTok Instagram মানে তিনি বিশটা ইনস্টাগ্রাম বা টিকটক ইনফ্লুয়েন্সার বের করে দিবে তাদের কি কি থাকবে মেল অ্যাড্রেস থাকবে তারপরে আর কিছু দিচ্ছেন না ওকে এটা সেকেন্ডটা দেখি এটাতে চল্লিশটা বের করবে এটা জাস্ট সামথিং পঞ্চাশটা ওকে এগুলো তো আপনার এক ঘন্টারও কাজ না মাত্র দশ মিনিটের কাজ এই বিশটা ইনফ্লুয়েন্সার বের করা তো এরকম দেখবেন এর এই আর একটা আমি যদি একটু নিচের দিকে দেখাই এই যে একটা এটা আমাদের ওই সময় আমি আরও কম দেখছিলাম এই সার্ভিসটা মাত্র চল্লিশটা তিরিশটার মতো দেখছিলাম এক দুই মাস আগে মনে হয় তো ভালোই টুকটাক অর্ডার পাইতেছে দেখেন এখন অর্ডার রানিং আছে তো তিনি কি করে তিনি বিশটা নিশ রিলেটেড নিশ নিজ হতে হচ্ছে আপনার ক্যাটাগরি আপনি সহজ কথা বুঝবেন বা টপিক ক্যাটাগরি টপিক বলতে পারেন এই বিষটা ধরেন আপনি চাচ্ছেন যে বিউটি রিলেটেড হতে পারে কসমেটিক্স রিলেটেড হতে পারে ফ্যাশন রিলেটেড হতে পারে আপনার এডুকেশন রিলেটেড হতে পারে আপনার ধরেন বাচ্চাদের কিডস রিলেটেড হ্যাঁ তারপরে ফুটবল গেমিং আরও মিউজিক আরও ইত্যাদি ইত্যাদি হাজার হাজার ক্যাটাগরি আছে বা নিশ আছে ঠিক আছে এই নিশগুলোর উপর বেস করে মানে বিশটা নিশ রিলেটেড অ্যাকাউন্ট বের করে দিবে বা ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট বের করে দিতে দিবে এখানে কি কি বের করবে ইনক্লুড করে দেবে okay IG okay IG URL দিবে ফলোয়ার দিবে ফলোয়িং দিবে নেম দিবে অ্যাভারেজ লাইক দিবে সিএমটি এটা মনে হয় কমেন্ট অ্যাভারেজ এটা দেখাইছে অ্যাড্রেস অপটি ওকে অপশনাল তো এইগুলো দিবে আমরা চাইলে আরও এক্সট্রা অ্যাড করতে পারি সোশ্যাল লিঙ্ক ইমেল অ্যাড্রেস এগুলো আমরা অ্যাড করে দিতে পারি তার উদ্দেশ্য হচ্ছে বিশটা ওকে বিশটা নিউজ রিলেটেড মানুষের ডিটেলস বের করে দিবে কি কি বের করে দেবে এখানে পরিষ্কার করে সব বলে দিছে তো আমরাও চাচ্ছি যে এরকম একটা সার্ভিস দিব যে আমাদের এখানে বিশটা দিচ্ছে আমরা প্রথমে দশ ডলার দিয়ে পঞ্চাশটা দিব সমস্যা নাই তো এই কাজগুলো যে করা খুব কঠিন তা না তো ধরেন আমি সিস্টেমগুলো দেখাবো আপনাদেরকে এখানে দেখেন একশোটা দিবে একশোটা বিশ ডলারে ওকে তো আপনি প্রথম অবস্থায় কম দেন সমস্যা নাই তো এখানে একটা অর্ডার রানিং আছে আর তিনি আসতে দুই হাজার বিশে মোটামুটি একশো দশটা রিভিউ আছে আরও এক্সট্রা অনেক কাজ করছে আমরা যদি দেখি তিনি লাস্ট ডেলিভারি কয় তারিখে মোস্ট রিসেন্টে যাই দেখি রেগুলার কাজ পাচ্ছে কিনা একুশ ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে দুই দিন আগে একটা ডেলিভারি দিছে এক উইক এক উইক মোটামুটি কিন্তু তাহলে বোঝা যাচ্ছে খুব একটা পপুলার হয়ে গেছে এখন কারণ তার রিভিউ আছে এখানে চলে হচ্ছে রিভিউর উপরে সার্ভিসগুলো তো আশা করা যায় যে এই সার্ভিসগুলো যদি আমরা দেই তাহলে আমরা একটা ভালো একটা পজিশন বিল্ড করতে পারবো সেটা এক বছর পরে হোক বা দুই বছর পরে হোক এখন থেকে আপনি রিভিউগুলো কালেক্ট হতে থাকবে টুকটাক একটা দুইটা করে অর্ডার পাইলে অ্যানাফ তো এটা দিয়ে মোটামুটি তখন কিন্তু যখন এই সার্ভিসটা খুব পপুলার হয়ে যাবে কারণ ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অ্যাডের থেকে কিন্তু এটা মারাত্মক মার্কেটিং বলতে পারেন কেন মারাত্মক এটা আপনার টাকা প্রথম অবস্থায় লাগে তারপরে আর জীবনে আপনার টাকা দেওয়ার দরকার নেই আপনার ওইখান থেকে শুধু ফল আসতেই থাকবে মানে হচ্ছে একবার একটা গাছ লাগাইছেন সারা জীবন আপনি ফল খাইতে পারবেন এটা হচ্ছে সব থেকে ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটাজি বলতে পারেন তো এটার বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো আমরা যেহেতু সেলার আমাদের এত কিছু দরকার নাই আমরা জাস্ট ইয়া করব এই ইনফ্লুয়েন্সারগুলো যারা যারা কাজ করে তাদেরগুলো আমরা বের করে দিব তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাজগুলো কি হবে এবং সার্ভিসগুলো কি রিলেটেড হয়ে থাকে ওকে তো এবার আমরা তাহলে কাজটা শিখতে পারি তো ওকে আমি এখানে আমার ফেসবুকটা কেটে দিলাম তো এখানে কিছু ইনফ্লুয়েন্সারের জন্য আপনাকে কিছু জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আপনাকে কয়েকটা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া থাকতে হবে বা আপনাকে প্রথম অবস্থায় সাইন আপ করতে হবে সাইন আপ করে অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে এই কাজগুলো করতে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন না যেমন এখানে মার্কেট প্লেস কিছু আছে যেমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস এরকম কথা লিখতে পারেন যেমন আমি যদি লিখি Instagram Instagram market okay sorry influencer marketplace দেই influencer আমার লেখালেখি পছন্দ হয় না মার্কেট প্লেস ওকে ওকে এখানে মোটামুটি আপনি চোদ্দোটা ইনফ্লুয়েন্সার টপ মার্কেট প্লেস পাবেন যেখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেসে কাজ করতেছে যেমন সেম ফাইবার যেমন আমাদের জন্য ফাইবার হচ্ছে কি আমরা হচ্ছে যারা ফ্রিলান্সার তারা কিন্তু ওই ফাইবারে যায় বিভিন্ন ক্যাটাগরি সার্ভিস শিখে বা বিভিন্ন সার্ভিস শিখে কিন্তু আমরা গিগ দেই সেখান থেকে কিন্তু আমরা ইনকাম জেনারেট করি সেম এই ইনফ্লুয়েন্সারদের জন্য আলাদা একটা মার্কেট প্লেস আছে যেমন ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস আপনি যদি মার্কেট প্লেস সম্পর্কে না জানেন তাহলে এখানে আইসা জাস্ট লিখবেন ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস লিস্ট অথবা ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস তাহলে আপনি মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো আছে ঠিক আছে অনেকগুলো আছে আপনি দেখেন এই একটা প্রতিটাই না এগুলো আপনি দেখে রাখেন আপাতত চাইলে আপনি কষ্ট করে যা আপনি এই যে ইনফ্লুয়েন্সার সিটি এটা খুবই জনপ্রিয় হ্যাঁ লাস্টের দিকে যদিও আছে এটাতে আমরা কাজ করব ওকে তারপরে আপনি নিচের দিকে আসেন দেখি আর কি আছে এগুলো খুবই জনপ্রিয় ঠিক আছে আপনি সবগুলোতেই কাজ করবেন আপনি একটা থেকে যদি প্রিমিয়াম আপনি একটা করে অ্যাকাউন্ট প্রিমিয়ামতে সাত দিন করে ব্যবহার করতে পারেন আমরা টেন মিনিট বা টেন মেল ওকে আমি আর একটা জিনিস আপনাদেরকে আজকে শেখাই সেটা হচ্ছে আপনাদের মোটামুটি কাজে লাগবে সেটা হচ্ছে ধরেন আপনার কখনো USA Canada Australia New Zealand Pakistani Philippine Nigerian মানে টোটাল এভরিথিং যে কোনো কান্ট্রির যদি ফোন নাম্বার ভেরিফিকেশন দরকার পড়ে এটা হচ্ছে পার্সোনালি ইউজ করার জন্য না জাস্ট টেম্পারেলি ইউজ করার জন্য যদি আপনার মনে হয় যে আমি একটা দশ মিনিটের জন্য একটা মেল অ্যাড্রেস পেয়ে গেলাম সেখান থেকে জাস্ট আমি ইউজ করব যেমন এখানে এই অ্যাকাউন্টগুলো আমি সাত দিন ব্যবহার করতে পারবো ফ্রিতে যেমন এখানে এই যে একটা অ্যাকাউন্ট আছে ইনফ্লুয়েন্সার সিটি হুম তারপরে আছে হচ্ছে নক্সিন ইনফ্লুয়েন্সার ফ্লুয়েন্সার এরকম অনেক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস আছে এগুলো আপনি ট্রায়াল যদি ব্যবহার করেন তাহলে আপনি সাত দিনের জন্য ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন আই থিঙ্ক আমার অ্যাকাউন্ট আছে একটু দেখি গো টু ইনফ্লুয়েন্সার ওকে এটার ভিতরে আমার অ্যাকাউন্ট থাকার কথা দেখে আছে কিনা কারণ এর আগে আমি কাজ করছি অনেকে লগিং লগিং এগুলো অ্যাকাউন্ট করা কি দেখাবো আপনারা করতে পারবেন হ্যালো ওকে তাহলে আমি আগে সিস্টেমগুলো বলি সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যেমন আমি সাত দিনের জন্য সাত দিন পরে কিন্তু আমি এই অ্যাকাউন্টগুলো আর ব্যবহার করতে পারতাছি না এই ইনস্টাগ্রামের এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা মানে ব্যবহার করা অনেক টাফ কারণ তারপরে আপনার আমাকে টাকা দিতে হবে যেহেতু আমরা সাময়িক কাজের জন্য ব্যবহার করব তাহলে আমার দরকার কি একটা অ্যাকাউন্ট করবো সাত দিন পরে জাগা তার মানে কি আমার ওই মেলটাও আর জীবনে ইউজ করতে পারবো না এখানে তাহলে আমি ইউজ করব টেন মিনিট মেল মানে দশ মিনিটের জন্য একটা মেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি ফ্রিতে দশ মিনিটের জন্য আপনি একটা জিমেল অ্যাকাউন্ট পাবেন এখানে ওই জিমেলের ভিতরে আপনি যে কোনো জায়গায় সাইন আপ করতে পারবেন এবং ওইখান থেকে একটা কোড পাবেন যদি ভেরিফিকেশন কোড আসে তা আপনি এখান থেকে পাবেন এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন তাহলে কিন্তু খুব ভালো হয় এটা হচ্ছে এরকম আপনি লিখতে পারেন হাজার হাজার ওয়েবসাইট বেরোবে যারা 10 মিনিটের জন্য আপনাকে একটা মেল অ্যাড্রেস প্রোভাইড করবে সেম আপনার যদি কখনো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলে তাহলে আপনি এখানে লিখতে পারেন ten minute phone number generator এটা লিখে আপনি সার্চ করতে পারেন তাহলে আমি একটা ওয়েবসাইট দেখাইতেছি সেটার মাধ্যমে এই যে temporarily phone number dot com এটা এখানে আসবেন এটা খুবই ভালো একটা সাইট এখান থেকে আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন ফ্রিতে দশ মিনিটের জন্য আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির ফোন নাম্বার নিতে পারবেন <laughs> ঠিক আছে ধরেন আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস তো ধরেন আপাতত ইউনাইটেড কিংডম আছে নেদারল্যান্ড আছে ওকে ফ্রান্স এখানে দেখি কী কী আছে কানাডা ওকে ইউনাইটেড স্টেটস এই ধরনের নাম্বার চাচ্ছি এখানে আমি ক্লিক করলাম একটা অ্যাড দিতেছে এখানে তাদের কামাই হচ্ছে অ্যাড থেকে ইনকাম ঠিক আছে আলাদা কোনো ইনকাম নাই জাস্ট এখানে ট্রাফিকগুলো আসতে আসে তাদের সামথিং উপকারের জন্য তো দেখেন এখানে একটা নাম্বার পেয়ে গেছেন এখানে দেখেন আপনার মতো হাজার হাজার মানুষ এখানে সাইন আপ করতেছে দেখেন এগুলো নাম্বার দিয়ে দেখেন ভেরিফাই করতেছে আপনি কোথায় সাইন আপ করতেছেন সেটা তো আপনি দেখতে পারবেন এখানে আপনার কোডটা চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তো ওকে আমি যেহেতু আমার টেন মিনিটের জন্য একটা জিমেল দরকার তাহলে আমি এই জিমেলটা কপি করলাম কপি করে এখানে আমি একটা অ্যাকাউন্ট করাই আমি একটা অ্যাকাউন্টে ক্লিক করি যেহেতু আমার অ্যাকাউন্ট নাই আপাতত ছিল কিন্তু ওটা মনে হয় বুতে খেয়ে ফেলছে ওকে ওকে আমি তাহলে এখানে ক্লিক করব হোম পেজে চলে আসবে এখানে লেখা আছে স্টার্ট ফ্রি ফর ট্রায়াল আমি এখানে ক্লিক করবো ওকে তো আশা করি এটা অবশ্যই সেভ করে রাখেন temporarily phone number dot com ঠিক আছে অথবা লিখবেন ten minute phone number generator এটা লিখলেও আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন অথবা আমার ভিডিওর উপরের লিঙ্কটা দেখেও চলে আসতে পারবেন এগুলো কার্যকরী জিনিস সেভ করে রাখেন কোনো না কোনো দিন কাজে লাগবেই কাজ করতে গেলে ওকে আমার এখানে একটা মেল চাচ্ছে আমি আমার মেলটা দিয়ে দিব আর এখানে অবশ্যই ডট কম মেলটা দিতে হবে ওকে নইলে হবে না এখানে ক্যাপচা পূরণ করতে বলতেছে ওকে আমরা ক্যাপচা পূরণ করি ক্যাপচাতে টিক দিলাম এখানে একটা এগ্রি বাটনে ক্লিক করলাম গেট স্টারে ক্লিক করে দিলাম ওকে এখানে বলতেছে এই মেলটা অ্যানাদার ইউজ করে ফেলছে মানে অন্য একটা পার্সন ব্যবহার করে ফেলছে ওকে সমস্যা নাই আমাকে আর একটু কষ্ট করতে হবে আমি এটা রিপ্লেস করি তাহলে আমাকে আরেকটা মেল দেওয়ার কথা দেখে দেয় কিনা ওকে কে আসে এখন এখন তো ক্লাসে অ্যালাউ করা হবে না ওকে এটাই কি ব্যবহার করছি এটা হচ্ছে আর্ট এটা ওয়ার্ড ওকে তার মানে এই ওয়েবসাইটটা আমাকে টেন মিনিটের জন্য একটা মেল প্রোভাইড করতেছে আমার লাগবে আনলিমিটেড যে একটার পরে যেন একটা হয় ওকে এটা আমি ইউজ করি টেন মিনিট দিয়ে এটা কোনটা সেই সাইটে চলে আসছি ওকে বুঝছি আমারে ঘুরে ঘুরে একটা ওয়েবসাইটে যাইতেছি ওকে কিরে ভাই কাহিনী কি টেমেল টেমেল মিনিট সার্ভিস মেল ওকে এখানে প্রতিটা সাইট তো আলাদা আলাদা থাকার কথা ওকে এবার হবে নি সমস্যা নেই এটা ডট কম কপি করে নেই কপি তো এখানে আমি ইয়া করে দেই গেট স্টারে ক্লিক করে দেই ওকে এখানে বলতেছে আমার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে জাস্ট আমাকে যেটা করতে হবে সুন্দর করে আমার মেলে একটা নোটিফিকেশন চলে গেছে সেটা আমার স্পাম বক্সেও যেতে পারে অথবা ডাইরেক্ট মেসেজও চলে যেতে পারে একটা ক্লিক করবেন ওইখান থেকে রিসিভ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে অ্যাক্টিভ তো আমরা দেখি এখান থেকে যেহেতু আমি মেলটা নিয়েছি দশ মিনিটের জন্য কোড এখানে আসছে কিনা দেখেন এখানে কিন্তু একটা মেল চলে আসছে জাস্ট নাও লেখা তো আমি এখানে ক্লিক করি ওকে একটা অ্যাড আছে আমি অ্যাডটা কেটে দিলাম ক্লোজ তো ওকে এখানে কিন্তু এই হচ্ছে মেল ওকে নিচের দিকে আসি মেল তো এটাই আসলো ক্লিক হেয়ার ওকে বুঝতে পারছি তো মেল তো আসছে এক মিনিট আগেই তো মেল আসছে গেল কই একটু অপেক্ষা করি কারণ এটা লোডটা শেষ হোক সমস্যা নাই এরকম না হলে আরেকটা ওয়েবসাইটটা দেখব তো এটা তো হইল না বুঝলাম না মেল গেল কই ten minute mail reply one minute ago কই রিপ্লে আছে সেটা কই নো রিপ্লে ওকে ওয়েলকাম রিপোর্টিংয়ে যাই নাই এখানে আসে নাই ওকে একটা কাজ করি আমি এই ওয়েবসাইট থেকে হয়ে আবার অন্য একটা জায়গায় যাই তাহলে এই শেট আসে তো নেটে প্রবলেম থাকলে মাঝে মাঝে প্রবলেম করে ওকে এই যে চুল আসছে ভেরিফাই অ্যাক্টিভ ওকে এখানে অনেক কিছু আসছে ঠিক আছে আমাদের জাস্ট ক্লিক করতে হবে একটা লিঙ্কের উপর দেখি কোনটা হচ্ছে আমাদের real link receive email address mister please contact okay button copy okay এখানে আমি ক্লিক করি দেখি যতগুলো লিঙ্ক আছে সবগুলোতে ক্লিক করি আশা করি হয়ে যাবে তো আমি একটা ক্লিক করছি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে বলতেছে এই যে লিঙ্ক আমার মনে হয় নেটের প্রবলেম দেখেন এখানে তিনটা এই যে কেবল একটা আসছে তো ওইখানে আমি জাস্ট যে কোনো একটাতে যাব এখানে যাওয়ার পর নিচের দিকে আমি দেখতে পারবো যে কোনো একটা লিঙ্কে আপনি মোটামুটি এই যে এই লিঙ্কটা এখানে কপি পেস্ট ফলোয়িং লিঙ্ক এটা ক্লিক করলেই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ওকে এখানে আপনার একটা ইয়া নাম দিতে হবে আমি নাম দিয়ে দিই হচ্ছে রাজু ওকে এগুলোর আর টেন মিনিট মেলের আর দরকার নাই তো আবার লাগতে পারে থাকি আপাতত স্টেপটাকে কমপ্লিট করি রাজু আহমেদ জব দিয়ে দিয়ে হচ্ছে ধরেন ডিরেক্টর একটা পাসওয়ার্ড জেনারেট করে দিলাম এবার নেক্সট করে দিলাম এবার এখানে বলতেছে তোমার বিজনেসটা কি রিলেটেড কোম্পানি রিলেটেড কি ওকে আমার অবশ্যই ব্র্যান্ড একটা নাম দিয়ে দিলাম কান্ট্রি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ ওকে বাংলাদেশ নেক্সট করব এবার বলতেছে তোমার বিজনেসে কতগুলো মানুষ আছে বা বিজনেস বিজনেস সাইজটা কত বড় বা কোম্পানি সাইজটা কত বড় আমি বললাম যে আমার বিজনেসটা আছে মোটামুটি এগারো থেকে পঞ্চাশ এবং রানোকে একটা দিয়ে দিলাম আপাতত আপনি যা খুশি দিতে পারেন এখানে একটা মেল অ্যাড্রেস দিতে বলতেছে এটা হচ্ছে রেফার লিঙ্ক বা ইনভাইটেশন কোড বলতে পারেন যেমন ইনভাইট ইউর টিম যদি আপনার টিম মেম্বারকে অ্যাড করতে চান তাদের মেলগুলো এখানে দিতে হবে আমি চাচ্ছি না আমার কারো এখানে অ্যাড করতে তো আমি দেখেন নিচের দিকে লেখা আছে আই উইল ডু লেটার আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর ক্লিক করার পর আমরা কিন্তু এই পেজের ভিতরে চলে আসছি এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা সাত দিনের জন্য ব্যবহার করতে পারবো সাত দিনের জন্য আমরা যে কোনো ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট বের করতে পারবো তো এই হচ্ছে কাহিনী সেম আরেকটা মার্কেট প্লেস আমি আর দেখায় দেই কারণ এগুলো সেম একই সিস্টেম অ্যাকাউন্ট তৈরি করা আর যদি না পারেন তাহলে কষ্ট করে সবগুলো অ্যাকাউন্ট তো আসলে করে দেখা সম্ভব না তো এখানে চোদ্দোটা ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস আছে এখানে তো এক একটার একটু সিস্টেম অন্যরকম আপনি যদি কষ্ট করে একটু ইউটিউবে ভিডিও দেখেন যে কিভাবে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হয় তাহলে আপনি হাজার হাজার ভিডিও পাবেন এগুলো নিয়ে আরেকটা সাইট আছে নাম হচ্ছে নক্সিন মেবি নক্সিন ইনফ্লুয়েন্সার ওকে এই যে পাই গেছি এগুলোতে আমি কাজ করছি একটা সময় তো আপনারাও করতে পারেন ওকে ওকে একটু নেট প্রবলেম তো একটু আসতে প্রবলেম করতেছে আমরা একটু অপেক্ষা করি কষ্ট করে ওকে এটা হচ্ছে সেম ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস এখানেও আপনি তিনটা মাধ্যম পাবেন ইনস্টাগ্রাম টিকটক ইউটিউবার যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদের অ্যাকাউন্টগুলো এখানে পেয়ে যাবেন সেম একই সিস্টেম কষ্ট করে আপনাকে একটু সাইন আপটা করে নিতে হবে ঠিক আছে তো এখানে আপনি influencer resource influencer okay influencer outreach influencer marketing tools campaigns okay list subscriber okay viewers সব কিছুই আছে গেমিং তো আমরা এখানে সাইন আপ না করার আগে কিছু করব না ওকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওয়াল আমরা এখান থেকে ও এটা তো ফ্রিতেই দেখতে পারি এটা তো আর সাইন আপ এটা দরকার নাই ভালো এই যে দেখেন অভাব নাই আপনি পঞ্চাশটা লাগবো আপনি হাজার হাজার না লাখ লাখ পেয়ে যাচ্ছেন ঠিক আছে লগ ইন করলে আরও ডিটেলস দেখতে পারবেন মোর ওকে এখান থেকে লগ ইন করে নিন তো এখান থেকে আপনি বের করতে পারেন এটা ইউনাইটেড স্টেটস আমরা চাইলে কিন্তু এখান থেকে মার্কেট প্লেসের বায়ারও নিতে পারি বিষয়গুলো বুঝতে হবে এগুলো নিয়ে একটা সময় আমি ক্লাস দেখাবো নি মার্কেট প্লেসে বায়ার কীভাবে নেবেন এখান থেকে তো এখানে আমাদের আমি তাহলে এই সাইটটা থেকে আমি আপনাদেরকে দেখাই এখন ইনফ্লুয়েসার মার্কেটিং রিসার্চ করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার পড়বে কি কি একটা হচ্ছে সুন্দর করে এক্সেল তৈরি করতে হবে যেটা আমরা গুগল শিট বলি গুগল শিট তৈরি করতে হবে ডেলিভারি দেওয়ার জন্য ক্লায়েন্টের কাজ ধরেন আমরা একটা ক্লায়েন্টের কাজ পাইছি তার বিজনেস হচ্ছে ফ্যাশন তো আমরা চাচ্ছি যে ফ্যাশন রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাদেরকে ফাইন করব একটা শিট তৈরি করব এবং সমস্ত কিছু আমরা ওইখানে রাখবো তারপরে আমরা এই কাজটা ডেলিভারি দিয়ে দিব এবং কি কি সফটওয়্যার লাগবে এই কাজটা করার জন্য একটা নাম হচ্ছে সোশ্যাল বেড আপনার এটার সাথে মোটামুটি সবাই সবাই পরিচিত আমি দুইটা সিস্টেমে দেখাবো আরেকটা হচ্ছে influencer hope okay social blade social okay social blade চলে আসছে এটা হচ্ছে আমাদের একটা টুলস এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা টুলস তারপরে আছে হচ্ছে ইনফ্লুয়েন্সার হোপ মেবি আমার এখানে সেভই করা আছে কষ্ট করার দরকার কি ওকে ইনফ্লুয়েন্সার হোপ আপনারা একটু লিখবেন এখানে এসা influencer hope influencer mark okay influencer Instagram influencer hope okay marketing influencer হোক ওকে ইনস্টাগ্রামটা বাদ দিই শুধু এটা লেখলেই চলব ইনফ্লুয়েন্সার হব লেখলেই চলে আসে এই যে দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং হব ওকে এটা অনেকজনে অনেক ভাষা বলে হুব বলে হাব বলে তোকে যাই হোক এটা হচ্ছে আমাদের আরেকটা টুলস এই দুইটা টুলসেই হচ্ছে আমাদের মূলত কাজ করতে হয় সমস্ত কিছু বের করার জন্য তো এই টুলসটা সাইন আপ করবেন কষ্ট করে এটাও সাইন আপ করা সহজ সেম একই মেথড তো কাট কর পুরাইতে হয় ঠিক আছে তেমন কাট খড় পুরাইতে হয় না তোকে যাই হোক আমরা আপাতত আমরা হোম পেজে চলে যাই ওকে আমরা যখন হোম পেজে আসব এরকম দেখাবে আমরা যেটা করব টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করলে আমাদের এখানে এরকম অপশনে নিয়ে আসবে ঠিক আছে এরকম অপশনে নিয়ে আসবে এই সাইন আপ করার পরে আপনি হোমের এখানে ক্লিক করবেন ইনফ্লুয়েন্সার হোপ তারপরে এখানে ক্লিক করলে টুলসটের এখানে দেখতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আমি তো আসি সমস্যা নাই তো ওকে যাই হোক ধরেন আমি একটা কাজ পেয়েছি ফ্যাশন রিলেটেড এই দুইটা টুলসই লাগবে আমার এটা আমরা যদি ইউটিউবের কার কত আর্নিং ভিউ কত সাবস্ক্রাইবার কত দেখি আমরা এটা কষ্ট করে এটা ইনস্টাগ্রাম করে দিব দেখি ইনস্টাগ্রাম মামু আছে কি না হ্যাঁ ইনস্টাগ্রাম আছে দেখেন ইনস্টাগ্রামটা আমি এখানে অ্যাড করে নিলাম তো এবার আসেন স্কিল শিটটা তৈরি করে ফেলি তো ধরেন আমি একটা গুগল শিটে চলে যাব এই কাজটা করার জন্য ওকে গুগল ড্রাইভে আমরা এখানে ক্লিক করব এই আমি কি আছি নাকি নাই কে কি সমস্যা আল্লাহ জানে কারো তো কোনো সারা শব্দ নাই হ্যাঁ, ওকে বাকি সবাই কি আছে না গেছে ওকে আমরা এখানে এখানে আমরা গুগল ড্রগ ফাইলে আসবো এখানে আসার পরে এখানে আমরা লেখা থাকবে নিউ নিউ ওকে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গুগল এক্সেল বা এক্সেল শিট ক্লিক করব হ্যাঁ বলেন কেউ কোনো কিছু বলতেছিলেন ওকে তো আমরা এখান থেকে শিটে ক্লিক করব ওকে ওকে ঠিক আছে তো এটা আমি ক্লিক করলাম তো আমরা একটা গিকের ভিতরে দেখছিলাম আমি গিকটা ওপেন করে রাখছি আপনাদের জন্য কারণ তখন আবার আমি জানতাম যে এরকম কিছু একটা হবে আপনারা হয়তো এলোমেলো বাঁচতে পারে হুম তো দেখি দেখি দেখি এটা আসতে থাকুক ওকে এই দুইটা গিক আপনাদের জন্য রাখছিলাম কি কি বের করা হয় এই দুইটা দেখার জন্য ওকে একটা বের হয়েছে আরেকটা বের হও ওকে এটা মনে হয় ইনস্টাগ্রাম মার্কেটিং ইনফ্লুয়েন্সার ওকে এটা হচ্ছে ব্যানার তো আমাদের কি কি বের করতে হয় IG link IG link user name average like comment engagement rate তারপরে following follower email optional okay এগুলো বের করে দিতে হয় তাহলে আমাদের এরকমভাবে একটা এক্সেল তৈরি করতে হবে তো আমি ইয়া করে ফেলি এটা আমি আপাতত কেটে দিলাম অথবা মিনিমাইসে রাখে দিই তো প্রথমে আমরা এক্সেল তৈরি করার জন্য উপরে একটা ক্লায়েন্টের নাম দিব দেখেন সুন্দর করে উপরে একটা জায়গা আছে এখানে আমরা একটা নাম দিতে পারি ধরেন ডেভিড বা ডেভেল বায়ার বায়ারের নাম দিয়ে দিলাম তো এটা হচ্ছে বায়ারের নাম এবং আমার কাজগুলো করতে হবে এক্সেলের ভিতরে সমস্ত কাজগুলো করতে হবে কাজটাকে আমরা আগে এক্সেলটা সাজাই তারপরে আমরা দেখব তো আমি এখানে দিলাম হচ্ছে নং তারপরে দিলাম হচ্ছে ধরেন এখানে আইজি আইজি লিঙ্ক লিঙ্ক তারপরে আপনি এখানে দিবেন হচ্ছে ওইখানে আমরা কি কি দেখছিলাম আইজি লিঙ্ক দেখছিলাম ইউজার নেম দেখছিলাম ইউজার নেম তারপরে দেখছিলাম হচ্ছে অ্যাভারেজ লাইক অ্যাভারেজ তারপরে অবলিক like like comments okay likes comments comments average likes comments তারপরে আমরা দেখছিলাম হচ্ছে ফলোয়ার ফলোয়ার তারপরে আমরা দেখছিলাম মেবি ফলোয়িং ফলোয়িং ফ law following following sorry following following follow following না followers okay followers okay sorry ফলোয়ার্সই দেখছিলাম আই থিঙ্ক ফলোয়ার্স ফলোয়ার্স তারপরে দেখছিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল তারপরে দেখছিলাম হচ্ছে আমরা মেবি এটি দেখছিলাম আপাতত এটা অপশনাল এটা আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা এখানে বা ব্রিকেট দিয়ে আমরা এখানে ওপি টি এটা লিখে দিবেন হ্যাঁ আর এখানে দিবেন social media link social social social media link এটাও দিয়ে দিবেন ব্রিকেট দিয়ে ওপটি ওপিটি এটা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়া শেষ এবার আমরা যেটা করব এটা একটু বড় করব সবার থেকে যেহেতু এটা হচ্ছে আমাদের আঠারো করে দিতে পারি আপনাদের দেখানোর জন্য একটু বড় বড় হলে বেটার হবে কাজগুলো করতে সুবিধা হবে জানি না একজাক্টলি একটু বড় করে দেই ওকে ওকে চলবে আপাতত আমরা চাইলে আর একটু ছোটো করতে পারি সমস্যা নাই চোদ্দোতে করে দিলে কীরকম হয় চোদ্দোতেও চলে খারাপ না ওকে আঠারো এটাই থাক চোদ্দোতেই থাক আমরা একটা লাইট করে দিই দরেন আমি একটা কালার দিয়ে দিলাম এটা খুবই সুন্দর একটা কালার আমরা যেটা করব এখানে আমরা সিরিয়াল দিব কয়টা দিব আমরা পঞ্চাশটা বের করব তাহলে এখানে এক সরি এখানে দুই এভাবে ধরলাম দুইটা লেখলাম লেখার পরে এখানে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে একটা দেখেন আইকন চলে আসছে বা এই যে একটা বড় একটা গোলের মতো একটা চিহ্ন আসছে ওকে এটা ধরে আমরা নিচের দিকে দিয়ে দিব তাহলে সবগুলো হিসাব করা হয়ে যাবে কতগুলো হয়েছে ঠিক আছে আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না টান দিয়ে ধরে দিলাম ধরেন পঞ্চাশটা করবো তাহলে নিচের দিকে আমি পঞ্চাশটা এক পঞ্চাশে ক্লিক করে দিলে হয়ে গেল আমার পঞ্চাশটা ওকে পঞ্চাশটা হয়ে গেছে তো এটা হয়ে গেল এবার কি লাগবে আইজি লিঙ্ক ওকে আমার কোথায় যেতে হবে আমার বের করতে হবে হচ্ছে বিউটি বা ফ্যাশন রিলেটেড মানুষ যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে বের এখানে টোটাল ব্রাউজিং ইনফ্লুয়েন্সার আছে কত দেখছেন এখানে কত প্রোফাইল আছে তো আমরা এটার উপরে ক্লিক করব একশো সত্তর মিলিয়ন ইনফ্লুয়েন্সার আছে আপনি এবার কোন দেশের তা বের করতে চাচ্ছেন সেই দেশের ইনফ্লুয়েন্সার এখানে আছে এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটসের তা বের করে দিতে যেহেতু বায়ার হবে ইউনাইটেড স্টেটস তো আমরা ইউনাইটেড স্টেটসের উপর ক্লিক করতে পারি একটু ওকে আরে ভাই সমস্যা কি কেবল তো সাইন আপ করলাম বুতে দর্শা কেবল সাইন আপ করলাম একটা জিমেল এখন এটা হচ্ছে এখন জিমেল দিই কই থেকে ওকে তবলা সেভ করা আছে যাক মার্শাল্লাহ এই যাত্রা বেঁচে গেছি কাম সারছে প্লিজ লগিং কন্টিনিউ ওইটা কেটে দিলাম আমি যে জন্য অ্যাট রেট কারণ তো করলাম কোড এত প্লিজ লগ ইন কন্টিনিউ মেসেজটা গরম হয় না কেবল সাইন আপ করলাম আবার সমস্যা করতেছে এই জন্যই আমি একটা কাজ করি তাহলে এই জিমেলটা তো গেছে আমার অনেক দিন আগে হারাইয়া এই জিমেলে আমার এখনও ধরে রাখছে এটারে okay influencer hope okay size করতেছি তার স্টুডিও মনে হয় ধরছে অনেক আগে টাকা দেয়নি তো একবার ফ্রিতে অ্যাকাউন্টগুলো করে শেষ করে ওকে সমস্যা নাই সিস্টেম আছে যে কথা হেই কামি আমার ব্লক করে দিছে সমস্যা নাই আমি এই সাইড থেকে বেরিয়ে গেলাম ধরেন এখান থেকে আমি এই সাইডে আসলাম আরও অনেক সাইড আছে সমস্যা নাই একটা গেলে কিছু যায় আসে না তো আমরা এখান থেকে দেখি ফিল্টার করি United States category category filter করি স্পট ফিডস গেমিং এনি যে কোনো কান্ট্রিতে আমরা বের করতে পারবো ধরেন আমি চাচ্ছি যে বিউটি না beauty sport travel music gaming blog stylist okay stylist ক্যাটাগরিতে যায় তো ওকে এখান থেকে ধরেন এগুলোতে বিউটিতে কাজ করে তো এই একটা আমি এর উপরে ক্লিক করি তো ওকে এখানে আমরা চলে আসছি তার অ্যাকাউন্টে তার ইনস্টাগ্রামের এতগুলো ফলোয়ার আছে তো একটা কাজ করি দেখি তার নাম ওকে সব কিছু তো এখানেই আছে কষ্ট করার তো আর দরকারই নাই সফটওয়্যার লাগবে না এটার জন্য তো তারপরে ওর নামটা হচ্ছে এটা আমি একটু কষ্ট করতে হবে ইনস্টাগ্রামটা লিখে সার্চ করি ইনস্টাগ্রাম কারণ যেহেতু আমাদের আরও অনেক ইনফরমেশন দরকার ইনস্টাগ্রাম তাহলে এই এই আমরা যদি এই ওয়েবসাইটটা করি তাহলে আমাদের আর কোনো টুলসের দরকার পড়বে না এটা দিয়ে আনাফ আরে ভাই সার্চ করবো এখানে আবার এই প্রবলেম কেন এক্সপ্লোয়ার ওকে বুঝছি আমার এখানেও ইনস্টাগ্রামটাকে ইয়া করে দিই রিমুভ করে দিই এটা তো গেছে এবার চলে আসছে ওকে দেখেন এই মেয়েটা বিউটি নিয়ে কাজ করে হ্যাঁ তো আর আমরা প্রোফাইলটা পেয়ে গেলাম এখানে সার্চ করে প্রথমেই তিনি ভেরিফাইড পারসন এটা হচ্ছে তার বিজনেস বা তার অ্যাকাউন্ট বা প্রোফাইল এখান থেকে তিনি বিভিন্ন বিউটি রিলেটেড বা ফ্যাশন রিলেটেড কাজ করে থাকে বিভিন্ন পোশাক হতে পারে তারপরে যেমন মেয়েদের মেকআপ এগুলো কাজ করে বিভিন্ন কিছু স্পন্সর করে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কাজ করে দেয় আর কি তো আমরা যেটা করব তার কি কি লাগবে আমাদের আমরা চাইলে এইটা দিয়ে আমরা এই যে ইটা আছে ইউজার নেমটা আছে এটা আমরা কপি করে আমরা এখানে আসব ইনফ্লুয়েন্সার হোপে যেটাতে আমরা যে টুলস দিয়ে আমরা কাজ করব সেটা এখানে আমরা আসি এখানে আসার পরে দেখেন এখানে আমি দিব হচ্ছে ট্রাইপ টাইপ দিব হচ্ছে ক্যালকুলেটর এখানে আমরা চ্যানেল দিব হচ্ছে ইনস্টাগ্রাম দেওয়ার পর এখানে দুই তিনটা সফটওয়্যার পাবেন হ্যাঁ আমাদের কাজ হচ্ছে Instagram sponsor post calendar Instagram আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম পাবো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিই এখানে ইউজার নেম এটা আমি দিয়ে দিতে পারি ওকে এখানে ক্লিক করি যদি না আসে তাহলে আমার অ্যাট দ্য রেটটা কেটে দেই ওকে চলে আসছে এই মেয়ের সমস্ত কিছু আমাদের চলে আসছে এখানে ফলোয়ার আছে কত বাউন্ন মিলিয়ন তো আমি এটা প্রথমে ক্লিক করব কোথায় আবার শিটটা শিটটা হচ্ছে অ্যাভারেজ লাইক কমেন্ট ওকে আগে আমার কি করতে হবে ইউজার নেমটা দিতে হবে আমার ইউজার নেমটা কোনটা এটা হচ্ছে আমার ইউজার নেম তো আমি যেটা করব এখান থেকে আমি ইউজার নেমটা ক্লিক করি সো হ্যাঁ ইউজার লিঙ্ক ওকে এখানে আমি ইউজারের বা আইজি লিঙ্কটা আমি দিলাম এবার আমি ইউজার নেমটা দিব ইউজার নেমটা হচ্ছে এটা তো আমি ইউজার নেমটা এখান থেকে দিয়ে দিলাম তো এবার কি লাগবে আমার এখানে একটা স্পেস হয়ে গেছে আপনি চাইলে এখানে ফার্স্টে অ্যাট দ্য রেট দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিছু যায় আসে না তো এখানে ইউজার নেম এবং তার লাগবে কি অ্যাভারেজ লাইক কমেন্ট আমার টুলসের ভিতরে আমি এখানে দেখতে পাইতেছি অ্যাভারেজ লাইক কত আছে অ্যাভারেজ লাইক দেখাচ্ছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশটা আমি চাইলে কিন্তু এই যে আমি যে মার্কেটিং করতেছি নেক্সট সিন ফ্রিলান্সার হ্যাঁ এখানেও কিন্তু আমি অ্যাভারেজ লাইক কিন্তু দেখতে পারবো হ্যাঁ এখানে দেখেন অ্যাভারেজ লাইক কত দেখাইতেছে ঠিক আছে তো আমরা এটাও নিতে এটাও নিতে পারি অথবা আমরা সরাসরি এই টুল সেটটাও নিতে পারি টুল সেটটা একজাক্টলি আসবে ঠিক আছে নয় হাজার এটা মনে হয় এই মাসেরটা দেখাইছে তো আপনি এটাই নেবেন টুল সেটটাও নিতে পারেন অথবা তার ইয়ারটাও দিয়ে দিতে পারেন হ্যাঁ এই যে এখান থেকে একটা কাজ করি আমরা আরেকটা কাজ করতে পারি আমরা এখান থেকে যদি ডাউট মনে হয় যে আপনি কোনটা নেবেন তাহলে কষ্ট করে এই ইনফ্লুয়েসারটা সেট করে আপনি এই যে আমাদের যে টুলসটা আছে এই টুলসটা আবার এটা দিয়ে চেক করে নিতে পারেন দেখি এখানেও চলে আসবে আই তো আই হোপ এখানে চলে আসবে হ্যাঁ দেখেন এখানে সমস্ত কিছু চলে আসছে এখানে কিন্তু এইগুলো দেখতে গেলে অবশ্যই আপনার এখানেও অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্টের কোনো অভাব নাই আপনি যেখানেই যান অ্যাকাউন্ট করতে হবে তো এখানে আবার অ্যাকাউন্ট করা নিয়ে ঝামেলা ওকে আমার অ্যাকাউন্ট আছে ওকে ওকে এবার দেখেন এখানে দেখেন সমস্ত কিছু অ্যাভারেজ লাইক কত আসতেছে অ্যাভারেজ লাইক আসতেছে দুই লক্ষ না পঁচিশ লাখ মনে হয় আর এখানে কত আসতেছে এক লাখ ওকে আমরা যে কোনো একটা টুল সেটটা নিতে পারি সমস্যা নাই ধরেন আমি আপাতত এটাই নেই এটা মোটামুটি ভালো আছে এটা আমি নিলাম কপি তো এটা আমি দিয়ে দিলাম এত এবং আমি দিতে পারি হচ্ছে ধরেন এবার কি দিতে পারি এখানে স্কিল শিটের ভিতরে চাইছি হচ্ছে ফলোয়ার ওকে ফলোয়ার কত আছে সবগুলোতে দেখি টুলসে কি এক দেখাচ্ছে নাকি ওকে এক পঞ্চাশ মিলিয়ন ওকে টুলসে কত দেখাইছে আছে ফলোয়ার এক পঞ্চাশ মিলিয়ন ঠিক আছে আমরা এটা টুলসেটটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম এগুলো ঠিক আছে কিন্তু ওই যে অ্যাভারেজ লাইকের বা কমেন্টের জায়গায় ওইটা একটু কাউন্ট করতে কেউ কেউ পরে করে কেউ কেউ ইয়া করে কিন্তু আপনার অ্যাকুরেট আসবে হচ্ছে এই যে সোশ্যাল ব্লেটে এটা মনে করেন দুই দিন পর পর আপডেট হয় হ্যাঁ এটা তো নিতে পারেন তো এটা হয়ে গেছে অ্যাভারেজ লাইক হয়ে গেছে অ্যাভারেজ কমেন্ট হয়ে গেছে এবার দেখি কি কি বাদ আছে average follower user name like average social link okay এখন আমার কি কি দরকার এখানে দরকার হচ্ছে ইমেল অ্যান্ড সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওকে তো আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দরকার যেহেতু এত বড় একটা পপুলার বা সেলিব্রিটি তাহলে তার তো ফেসবুক থাকবেই তো আমি একটা কাজ করি এই নামটা লিখে ফেসবুকে সার্চ করি অথবা আমি গুগলে যাই এখানে সার্চ করতে পারি এই নামটা লিখে হ্যাঁ তাহলে হয়তো চলে আসবে তার সম্পর্কে আমি সিস্টেমগুলো দেখি okay beauty Instagram Facebook maybe নাই ওকে ফেসবুক আছে কাজ করি ফেসবুকেই চলে যাই কষ্ট করার হুডা নাকি হুডা ওকে আমরা ফেসবুকে চলে আসি মনে হইতেছে তো এটাই সেভেন মিলিয়ন চেহারা দেখলে বুঝতে পারবো হ্যাঁ চেহারা সেম ইনস্টাগ্রামের চেহারা আর এটার চেহারা মেবি সেম এটার চেহারা এটার চেহারা সেম এগুলো তো চেহারা বুঝাই তো প্রবলেম ওকে হ্যাঁ এটাই তার অ্যাকাউন্ট মেবি তো আমরা একটা কাজ করতে পারি তার ইনস্টাগ্রামের ভিতরে গেলে আমরা হয়তো এখানে কোনো লিঙ্ক পাবো hmm following link not animals wish তার ইউটিউবও পেতে পারি এই নামটা সার্চ করলে দেখি একটা কাজ করি তো এটা বেশিরভাগ এরকম প্রবলেমে পড়বেন না ধরেন আমরা এখানে সার্চ করতে পারি এর এ নাম দিয়ে তো এখানে দেখেন মোটামুটি দুইটা চলে আসছে এটাই কিন্তু আর্টস এন্টারটেনমেন্ট হ্যাঁ আর্টস এন্টারটেনমেন্ট ওকে এখানে কি আর্টস আর্টিস্ট তারপরে কি অ্যানিমলস এটাই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর এটাই হ্যাঁ এটাই হবে তো আপনি যেটা করবেন এবার আমি আরেকটা দেখাবো সমস্যা নাই একটা দিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নেই ধরেন এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আমি ইমেলটা কপি করব মেলটা কপি করে আমি এগুলো অপশনাল যদি না পান অপশনাল দিবেন না কিছু যায় আসে না সোশ্যাল মিডিয়া ধরুন ফেসবুকটা আমি দিয়ে দিলাম ফেসবুকটা লিঙ্কটা আমি দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেই হবে তো একটা হয়ে গেল এবার চাচ্ছি যে আমি আরেকটার বের করবো হ্যাঁ এবার সেকেন্ডটাতে যাই তো আমরা আর এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই কারণ হচ্ছে আপনি যে কোনো টুলস দেয় এটা বের করতে পারেন কিছু যায় আসে না আপনি সোশ্যাল প্লেট দিয়ে বের করতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং হোপ বের করতে পারেন তো আমি দেখি আরেকটা দেখি এই যে মিনি কাফট ওকে এটাতে আমি যাই ধরেন টেস্টই না ওকে আমরা এটা উইনারি স্টেস তো আমরা একটা কাজ করতে পারি তার এক এ সেট এখানে তার ইনস্টাগ্রাম তো দেওয়াই আছে মেবি লিঙ্ক করাই আছে ওকে তো আমরা আপাতত এটা কপি করি কপি করে ইনস্টাগ্রামে সার্চ করি তাহলে পেয়ে যাব তার সম্পর্কে সব কিছু তো সেম যা সার্চ করবো একটু একটু ভিডিওটা দুইবার দেখতে হবে কিচ্ছু করার নাই আর ভিডিওটা মাঝখানে কেটে যাবে ঠিক আছে যেটুকু সময় গেছে টেস্টি দেখেন এটা লোগোর সাথে এটা মিলতেছে এখানে দুইটা আছে আমরা এটাতে ক্লিক করব ওকে হ্যাঁ এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম এবার আমি ইউটিউবও পাবো তার ইউটিউবও পাবো ওকে আমি আবার যা ফেসবুকে সার্চ করব এটা দেখেন দুইটা আমি কিন্তু পেয়ে গেলাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেয়ে গেলাম তো চাইলে আমি তার আরও অনেক কিছু পেতে পারি হ্যাঁ তার পুরো বায়োডাটা আমি বের করতে পারবো সেক্ষেত্রে আমার সময় লাগবে দেখেন টুইটার ওয়েবসাইট মেল মেল নাই মেবি এটা ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউবে গেলে আবার হয়তো মেল পাবো তো এবার যেটা করবেন এবার কি করবেন এখানে যাই দেখি এখানে কি কি আছে ক্লিক বেলো ওকে তো এবার তার সমস্ত কিছু আমরা বের করি তো আমি যাব হচ্ছে সোশ্যাল ব্লেটে এখানে যাই আমি আবার সার্চ করব এই নামটা কাজ আপনি যদি মনে করেন কাজ কষ্ট তাহলে কষ্ট আর যদি মনে করেন কষ্ট না কোনো কষ্ট নাই ঠিক আছে ইজি সবগুলো এবার কত আছে ফলোয়ার আছে এত লাখ চল্লিশ মিলিয়ন মেবি নাকি কি বলে আল্লাহ জানে তো আমরা ফলোয়ারটা আমরা আগে দিয়ে দিই ফলোয়ার আছে এত ওকে ফলোয়ার দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধরেন আমি পাইলাম হচ্ছে অ্যাভারেজ লাইক কমেন্ট কত আছে average like comment average like এখানে কমেন্টগুলো অ্যাড করে নাই ঠিক আছে অ্যাভারেজ লাইকস তাহলে আপনাকে আলাদা আলাদা শীট তৈরি করতে হবে তাহলে অ্যাভারেজ লাইকস অথবা আমরা ওইখান থেকেও নিতে পারি অ্যাভারেজ লাইক এখানে একটা কাজ করতে হবে আমার মনে হইতেছে এখানে অ্যাভারেজ লাইক দেখাইতেছে কিন্তু কমেন্ট দেখাইতেছে না সোশ্যাল বেলটে কমেন্ট আলাদাই দেখাইতেছে ঠিক আছে তো অ্যাভারেজ লাইক দিতে পারেন অথবা আপনাকে সোশ্যাল এই ইয়ে থেকে আমি বুঝলাম কই জানো এখান থেকে নিতে হবে এভারেজ লাইক এটা মনে হয় প্রতি মাসেরটা দেখায় তো এটাও নিতে পারেন ওকে যাই হোক অ্যাভারেজ লাইক দিয়ে দিবেন এভারেজ লাইক বা কমেন্ট আলাদা করে দিয়ে দিবেন হয়ে যাবে আর একটা শীত তৈরি করতে হবে এখানে অ্যাভারেজ কমেন্ট এটা তুলে দিবেন আর এখানে এঙ্গেজমেন্ট রেটও এখানে মনে হয় আমার এক্সেলে এঙ্গেজমেন্ট রেটও মনে হয় তুলি নাই এটাও অ্যাড করতে হবে এঙ্গেজমেন্ট রেটও এটাও এখানে দিয়ে দিবেন সব কিছু এই সোশ্যাল ব্লেডের টুলস দিয়ে আপনি কাজটা করে নিতে পারবেন আই হোপ তো আমি এটা করে দিই তারপরে আপনারা আশা করি নেক্সট ক্লাসে আপনারা করে আনবেন ওই শিটটা একটু আমি শিটটা অথবা লিঙ্কটা দিয়ে দেবো নি সমস্যা নাই তো এখানে ফলোয়ার আসলো ইউজার নেমটা বের করি ইউজার নেমটা হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম ইউআরএল এটা তো আমি দুইটাই কপি করি ওকে ইউআরএল দিয়ে দিলাম এবং ইউজার নেমটা কপি করে এখানে দিয়ে দিলাম আমার কাজ শেষ এবার আমি চাইলে তার ফেসবুকের ইমেলটা পাই নাই যেহেতু তাহলে আমি আর কষ্ট না করে ফেসবুকটা দিয়ে দিলাম ফেসবুকের ইমেলটা যেহেতু ইমেলটাও অপশনাল তো আমি এটা দিয়ে দিলাম সেকেন্ডটাতে তো দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও পেয়ে গেছি আমরা তো এবার আমি যদি তার ইউটিউব খুঁজতে যাই একটু কষ্ট হবে কিন্তু বেরোবে আশা করি তার এখানে ইউটিউবের মেবি লিঙ্ক দেওয়া আছে দেখি ইউটিউব এখানে ইউটিউবের পার্সোনাল ডাটা আছে ওকে তো প্রতিটা মার্কেট প্লেসের ধরন এক এক রকম এক এক একটাতে না করতে দিলে সমস্যা নাই আমাদের হাজার হাজার মার্কেট প্লেস আছে সমস্যা নাই আমরা আরেকটা থেকে বের করতে পারবো আমাকে ব্লক করে দিছে চিন্তা করা যায় আমি একটা অ্যাকাউন্ট করছিলাম এইখানে তো ওইখানে মোটামুটি কাজ করছি আমি তারপরে আমাকে দুইবার অ্যাকাউন্ট করলাম সেই জন্য ব্লক করে দিছে ওকে এগুলো কেটে দিই এগুলোর আর দরকার নেই আমার মার্কেট প্লেসগুলোকে দিয়ে দিতে হবে না আপনারা বের করে নিতে পারবেন হ্যালো ওকে কথা না বললে বুঝলাম ওকে এখানে আমরা অ্যাবাউটাস দেখতে পারি অ্যাবাউটাসে গেলে হয়তো তার ফোন নাম্বার পেতে পারি এটা কি হলো শেয়ার বিটলি কন্ট্যাক্ট উইথ সব ম্যাচিং কানেক্ট এখানে এখানে এগুলো দেওয়া আছে was that এটা হচ্ছে তার ওয়েবসাইট তার মেলও বের করতে পারবো আমরা একটু দেখি কীভাবে করে বের করতে হয় আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করব আমরা লিখবো হুইজ ডাটা ते क्लिक करी अरे भाई हमें कहीं नहीं আমি ডাটা জানতে চাইছি হুইস হুইস হুইস হুইস হুইস ওকে পাইছি হুইস তো আমরা এখান থেকে তার মেল অ্যাড্রেস দেখি পাই কি না ওকে ডোমেন এই যে ফোন নাম্বার মেল অ্যাড্রেস সব আছে এখানে ঠিক আছে এগুলো আমরা দিতে পারি তার ফোন নাম্বারও আছে এগুলো হচ্ছে তিনি কনটাকে ব্যবহার করছে এগুলো আমরা এখানে পাবো ঠিক আছে ফোন নাম্বার লাস্ট কত তারিখে তার ডোমেন কিনছে ডোমেনের ইনফরমেশন দিয়ে আমরা বের করতে পারবো তো এই হচ্ছে কাজ তো এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আর আমি টুলসগুলো এবং হচ্ছে মার্কেট প্লেসগুলো আমি দিয়ে দিচ্ছি আর আশা করি আপনি ওই আপনারা ওইভাবেই বের করতে পারবেন ঠিক আছে হ্যালো ষোলো জনের ভিতরে মাত্র এখন ক্লাস আছে জন এটা হচ্ছে মার্কেট প্লেস দিয়ে দিলাম মার্কেট প্লেস হচ্ছে এটা তো আরেকটু জিনিস বাকি আছে সেটা আমি দেখাইতেছি আগে লিস্টগুলো ইয়া আমি মেসেঞ্জার ইয়া গুগল মিটে মধ্যে দিয়ে দিছি ওটা দেখে নাও ওগুলো কেটে দিয়ে দিলাম এটা হচ্ছে সোশ্যাল ব্লেড এটাও দিয়ে দিলাম কাজে লাগবে ওকে এবার সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন পঞ্চাশটা কালেক্ট করবেন তখন এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ার শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা রেস্ট্রিক্টেড আছে এখান থেকে আমরা দিয়ে দেবো অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর এখানে ভিউটা আছে আপনি চাইলে এডিটও দিতে পারেন কমেন্টরও দিতে পারেন আপনার রুচি আপনি অবশ্যই বায়ারের যখন কাজ থাকবে আপনি এডিটর ইউজ করে দিয়েন আর এগুলো আলাদা একটা ফাইল স্ক্রিনশট রাখবেন যখন কপি থাকবে আমরা ডেলিভারি দেওয়ার সময় যেন কোনো প্রবলেম না হয় আমরা একটা স্ক্রিনশট দিব পাশাপাশি আমরা এই কাজের প্রুফটা এডিটর দিয়ে দিব বায়ার চাইলে ডিলিট করে দিলেও আমাদের স্ক্রিনশটটা প্রুফ হিসেবে থাকবে যে কোনো সমস্যা হবে না তো এটা আমরা করার পরে আমরা এখান থেকে কপি লিঙ্ক এটা হয়ে গেল এইটা আমরা বায়ারকে ডেলিভারিতে দিয়ে দিব তাহলে আমাদের কাজ কমপ্লিট তো ওকে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই কাজের উপরে করতে পারেন সবাই ঘুমাই পড়ছে বারোটা বাজে তো মনে হয় ওকে ঠিক আছে তাহলে যদি কোনো প্রশ্ন থাকে ওই যে আমাদের মেসেঞ্জারের ওইখানে মেসেজ করেন তাহলেই হবে ওকে তাহলে ক্লাস আজকের মতো স্টপ